আজ সংবাদ প্রবাসীর সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরাত সংবাদের স্টুডিও থেকে আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসি আমিরাত সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে আমিরাত সংবাদের মাধ্যমে আমরা আমিরাত দেশ এবং দেশের বাইরের বিভিন্ন খবরাখবরগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত বৈধ পথে ইউরোপে গিয়ে মানসম্মত জীবন গড়ার বিশ্বস্ত মাধ্যম Skygoal synergy immigration service LLC আগ্রহী হলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন গত চোদ্দই সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সিদ্ধান্তের মাধ্যমে জানা যায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য পিসিআর ল্যাব স্থাপনে গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশের মাধ্যমে সাতটি ল্যাবকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এই বিষয়ে নিশ্চিত করেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন গত পনেরোই সেপ্টেম্বর এই ল্যাব বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি এবং জানানো হয়েছে ল্যাব বসানোর কার্যক্রম শুরু হওয়ার তিন থেকে ছয় দিনের মধ্যে এইসব ল্যাব সম্পূর্ণরূপে চালু করা হবে এই খবরটি পাওয়ার পর অনেক প্রবাসীরাই স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল যে দীর্ঘ সময় আটকে থাকার পর হলেও ল্যাব বসানো হলে হয়তোবা স্ব কর্মস্থানে ফিরতে পারবেন এসব প্রবাসীরা কিন্তু প্রধানমন্ত্রী দ্রুত এয়ারপোর্টে ল্যাব বসানোর নির্দেশ দিলেও এখনও পর্যন্ত হয়নি এর কোনো সুষ্ঠু সমাধান তিন মাস আগে ইউএ গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিয়েছিল বাংলাদেশকে র্যাপিড পিসিআর টেস্ট বসানোর জন্য আমাদের প্রধানমন্ত্রীও বলেছিল তিন দিনের মধ্যে র্যাপিড পিসিআর টেস্ট বসানোর জন্য কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি কিছুদিন আগে দেখলাম কার্পেটিং চলছে আর কবে নাগাদ যে পিসিআর টেস্ট বসানো হবে তার কোনো হদিশ নেই আর এদিকে আমাদের প্রবাসীরা আছেন অনেক বিপাকে অনেকজনের চাকরি চলে গেছে এদিকে দুই দিন পূর্বেও একটি ছবিতে দেখা গিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের সাইট পরিদর্শন করছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন তাই এ নিয়ে চিন্তিত আছেন দেশে আটকে থাকা আমিরাত প্রবাসীরা অন্যদিকে মাত্র কয়েকদিন পর অর্থাৎ আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত দুবাই এক্সপো টোয়েন্টি টোয়েন্টি এই এক্সপো টোয়েন্টি টোয়েন্টিতে বিশ্বের অন্যান্য প্যাভিলিয়নের সাথে রয়েছে বাংলাদেশের প্যাভিলিয়নও এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্টগুলোর একটিতেও এখনও র্যাপিড পিসিআর টেস্ট ল্যাব না থাকায় অনেক প্রবাসী ব্যবসায়ী এবং কর্মজীবীরা রয়েছেন নানা আশঙ্কায় আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এক্সপো টোয়েন্টি টোয়েন্টি তো আমাদের শ্রম বাজার আমাদের বাংলাদেশের নামে একটা প্যাভিলিয়ন যদি ওখানে থেকে থাকেও তবু আমরা আমাদের শ্রম বাজার অনেকটা হারাতে বসব কারণ চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের উপর প্রবাসী আমরা ছুটিতে এসে বাংলাদেশে আটকে পড়ে আছি আজকে যদি এরা যদি বিদেশে থাকতো তাহলে অনেকের ওখানে চাকরির সম্ভাবনা থাকতো বা র্যাপিড পেশিয়ার মেশিন যদি থাকতো তাহলে বিজিটে গিয়ে অনেকের চাকরির সম্ভাবনা থাকতো কিন্তু বাস্তবায়ন হওয়ার যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমটা কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে তো আমরা গত আজকে পর্যন্ত যা আপডেট পেলাম বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ চ্যানেলে যে পঞ্চাশ জনের একটা আটকে পড়া প্রবাসীদের নিয়ে একটা ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রণালয় সিভিল এভিয়েশন পাঠাবে কিন্তু এরা এইগুলো কাদেরকে পাঠানো হচ্ছে কিন্তু এগুলো আমরা এখনও জানি না মনে হয় এটা যদি পাঠায় তারপরে পরে মন্ত্রণালয়গুলো আমাদেরকে বা মিডিয়াকে মিডিয়াকে জানাবে কারা যাচ্ছে এগুলো তবু আমরা আশা করবো এ পঞ্চাশ জন যে আটকে পড়া প্রবাসীকে পাঠাবে ওইটার মধ্য দিয়ে আমাদের যেন সব এটা কন্টিনিউ থাকে মানে দেশের মধ্যে যারা আমরা প্রবাসীরা আটকে আছি আমরা খুবই চিন্তার মধ্যে আছি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও কেন বসানো হচ্ছে না আগামী মাস থেকে টোয়েন্টি এক্সপো টোয়েন্টি টোয়েন্টি চালু হচ্ছে তাই আসলে আমরা বারবার বলার পরেও কোনো আশ্বস্ত পাচ্ছি না প্রবাসীরা খুবই হতাশার মধ্যে আছি অনেকজনের চাকরি সংকটে আছে চলে যাবে চলে যাবে এই ধরনের ভাব আর এখানকার কোম্পানিগুলো কতদিন বা এমপ্লয়ের জন্য ওয়েট করবে অন্যান্য ন্যাশনালিটিগুলো ওদের জায়গা দখল করে নিচ্ছে ওদের প্রবলেম মানে হচ্ছে ওদের ফ্যামিলিরও প্রবলেম আর অনেক অনেক ব্যবসায়ী আছেন লোন করে ব্যবসায় ইনভেস্ট করেছে আর ব্যবসায় বিভিন্ন জায়গায় চেক ড্রপ করেছে দেশে গিয়ে আটকে পড়ে আছে ব্যবসায় সময় দিতে পারছে না চেকগুলো বাউন্স হচ্ছে বিভিন্ন কেসের সম্মুখীন হচ্ছে বিভিন্ন জটিল সমস্যায় সম্মুখীন হচ্ছে আশা করি আমাদের গভর্নমেন্ট এগুলো দেখবেন এগুলো শুনবেন আর তাড়াতাড়ি এটার একটা সুরাহা করবেন সংযুক্ত আরব আমিরাত থেকে ইস্তিয়াক আসিফ আমিরাত সংবাদ আপনি যদি আমাদের আমিরাত সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আমিরাত সংবাদ পেয়ে যে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে আমাদের সাথেই থাকবেন এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেহ তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরা সমাজের যারা দর্শক রয়েছেন তাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ